হ্যালো ফ্রেন্ডস চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো রাস্তার ধারে দুপাশে কিভাবে গড়ে উঠেছে ছোট্ট ছোট্ট গার্ডেনগুলো গার্ডেনগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এটা হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়ির নিচের অংশটুকু ফ্লাইওভারের নিচে তো দেখুন এর পাশ দিয়ে কত সুন্দর করে গাছগুলো বেড়ে উঠেছে পরিচর্যার মাধ্যমে পরিচর্যা ছাড়া কোনো কিছুই সুন্দর হয় না সাবলীল হয় না আর সেই পরিচর্যার মাধ্যমেই গাছগুলো সুন্দরভাবে গড়ে উঠছে এবং সাথে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বৃষ্টিতে চারপাশ একদম পরিষ্কার ধোয়া হয়ে গেছে একদম সবুজ চেরোচেনা একটি বাগান তো চ্যানেলটি আমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আপনাদেরকে নিত্য নতুন ব্লগ দিয়ে সাহায্য করতে পারি তো চলুন সুস্থে শুনে নেই বৃষ্টির ঝিমঝিম আওয়াজ thank you